আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া বাংলাদেশের আকাশে বুধবার কোথাও চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়ি সনের পবিত্র রমজান মাসের চাঁদে দেখা যায়নি এতে করে আজ পবিত্র সাবান মাস ত্রিশ দিন পূর্ণ হল আগামীকাল শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে এ হিসেবে আজ দিবাগত রাতে রোজাদাররা সেহরি খাবেন গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকারম সভাকক্ষে জাতীয় চাঁদি দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এদিকে টাকা কমিয়ে হজ প্যাকেজ সংশোধন করেছে ধর্ম মন্ত্রণালয় একই সঙ্গে নিবন্ধনের সময়সীমাও আগামী সাতাশ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বুধবার মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সৌদি সরকার সৌদি পর্বের মিনার ক্যাটাগরি ভিত্তিক সেবা মূল্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের জন্য কমানোর কারণে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ সংশোধন এবং হজ যাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে কক্সবাজার শহরে ভূগর্ভস্থ পানির স্তর ভয়াবহভাবে নিচে নেমে গেছে এখন লবণাক্ততা ছাড়া কোনো নলকূপ পাওয়া যাচ্ছে না বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই তথ্য জানান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাইদ মাহমুদ বেলাল হায়দার গতকাল সংস্থাটির সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন আর্সেনিক দূষণ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং লবণাক্ত পানির পরিমাণ বৃদ্ধির কারণে উপকূলীয় পানি পাওয়া যাচ্ছে না দেশের ১৯ জেলার উপকূলীয় অঞ্চলে পানির স্তর নিচে নেমে গেছে উল্লেখ করে তিনি বলেন লবণাক্ত পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ভূগর্ভে এটি থেকে বাঁচার জন্য আমাদের এখনই কোনো উপায় ব্যয় করতে হবে এ সময় ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল ইসলাম মোহাম্মদ তরিকুল ইসলাম চিকিৎসা কর্মকর্তা ডাক্তার ফাতেমা রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের এক হাজার ছয়শো একচল্লিশটি দরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি চার হাজার পাঁচশো টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল এই সময় জনপ্রতিনিধি রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন মহেশখালীতে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে গতকাল সন্ধ্যায় উপজেলার কুতুবজুম ইউনিয়নের বটতলা এলাকার মধ্যমপাড়ার কামাল পাশা গফুর আলম জাহেদ জাফর আলম ও বেলাল হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বিষয়ে কুতুবজুম ইউনিয়ন পরিষদের সদস্য নবী হোসেন জানান কামাল পাশা মনুর বাড়ির রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত ঘটে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালীতে দুর্দর্শ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি আব্দুর রহিম প্রকাশ লাইকাকে গ্রেফতার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশ গতকাল বিকেলে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি আগ্নেয়াস্ত্র ও একটি ধারালো দা উদ্ধার করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তার বিরুদ্ধে হত্যা ডাকাতি ও গণধর্ষণ সহ চারটি মামলা রয়েছে বলে জানান ওসি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা এগারোটা উনত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা দশ মিনিট পর্যন্ত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 পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে